নমস্কার বইপোকার বৈঠকে আপনাদের স্বাগত জানাই গ্রীষ্ম এসেছে পয়লা বৈশাখ চলে গেছে আসছে পঁচিশে বৈশাখ এই সময় রবীন্দ্রনাথ আমাদের মন প্রাণ জুড়ে আছেন তাই আজকের বৈঠক রবীন্দ্রনাথকে নিয়ে অবশ্য তার কাব্য নাট্য কিংবা দর্শন নিয়ে বলার মতন ধৃষ্টতা আমার নেই আমরা বৈঠকে গল্প করব যাকে বলে তার লাইটার সাইড নিয়ে এই লাইটার সাইড সম্বন্ধে সৈয়দ মুজতবা আলী সাহেবের লেখা উদ্ধৃতি করার লোভ সামলাতে পারছি না তিনি তার রবি পুরাণ প্রবন্ধে বলেছেন আমার বলতে ইচ্ছে করে সেই জিনিস ইংরেজিতে যাকে বলে লাইটার সাইড এই যেমন মনে করুন তিনি গল্পগুজব করতে ভালোবাসতেন কিনা প্রিয়জনের সঙ্গে হাস্য পরিহাস করতেন কিনা ডাইনিং রুমে বসে চেয়ার টেবিলে ছুরি কাঁটা নিয়ে ছিমছামভাবে সাহেবি কায়দায় আহার করতেন না রান্নাঘরের বারান্দায় হাপুস হুপুস শব্দে মাদ্রাজি স্টাইলে পাড়া সচকিত করে পর্বটি সমাধান করে সর্বশেষে কাবুলি কায়দায় ঘোঁত ঘোঁত করে ঢেঁকু তুলতে তুলতে বাঙালি কায়দায় চটি ফটফটিয়ে খোরকের সন্ধানে বেরোতেন কিনা ডিহি শ্রীরামপুর দুই নম্বর বাইলেন তাদের কম্বল বিতরণী সভায় রবীন্দ্রনাথকে প্রধান অতিথি করবার জন্য ঝুলুঝুলি লাগালে তিনি কী পন্থা অবলম্বন করে সেটি এড়াতেন কিংবা কেউ টাকা ধার চাইলে আজকের বৈঠকে আমরা বলবো তার খাওয়া দাওয়া নিয়ে রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে এবং তারও আগে ঠাকুর পরিবারের খাওয়া দাওয়া নিয়ে এদেশের মানুষের কৌতূহল বরাবরের স্বয়ং রবীন্দ্রনাথ তার ছেলেবেলা গ্রন্থে লিখেছেন যে এদেশে একটা গুজব চলে আসছে বাবা মাত্র ঠাকুরবাড়ির শিশুদের নাকি মদের গামলায় চুবিয়ে দেওয়া হতো তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগতো অর্থাৎ ওই জন্যেই ঠাকুরবাড়ির লোকেদের সবাই রং এত ধবধবে ফর্সা মৈত্রেয়ী দেবী তার মঙ্কুতে রবীন্দ্রনাথ বইতে লিখেছেন যে তিনিও একবার মজা করে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে তিনি আরও গল্প শুনেছেন এই রকম যেমন খাবার পরে রবীন্দ্রনাথের নাকি একটু স্প্যানিশ ওয়াইন চাই চাই তা শুনে রবীন্দ্রনাথ খুব গম্ভীর হয়ে বলেছিলেন সেসব শুনেও তো তোমার আতিথেয়তার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না কোথায় স্প্যানিশ ওয়াইন আর কোথায় চালকুমড়োর রস এই চালকুমড়োর রসটা কিন্তু রসিকতা নয় সেই সময় শারীরিক কারণে রবীন্দ্রনাথকে প্রায় রোজই চালকুমড়োর রস খেতে হতো অতি বিস্বাদ বস্তু তিনি সেটা রোজই খাবার সময় এরকম মজা করতেন এই কৌতূহল কিন্তু আজও রয়েছে মনে পড়ছে একবার টিভিতে একটা রান্নার অনুষ্ঠান দেখেছিলাম ঠাকুরবাড়ির প্রিয় রান্না বা এই রকম নামের কোনো একটা অনুষ্ঠান তাতে যিনি রন্ধনশিল্পী ছিলেন তিনি বলছিলেন একটা ইলিশ মাছের পদ বর্ণনা করে যে রবীন্দ্রনাথের প্রিয় পদ মজার কথা হলো রবীন্দ্রনাথ ইলিশ মাছ আদপেই পছন্দ করতেন না তার প্রিয় ছিল তোপসে মাছ তিনি বলতেন যে ইলিশ মাছটা বড্ড মেছো তোপসে মাছটা বেশ শুদ্ধ তো যাই হোক দেবতাকে নিজের মনের রঙে রাঙিয়ে নেওয়া বা নিজের মতন করে কল্পনা করা এ যুগ যুগ ধরে মানুষ করে এসেছে সারা পৃথিবীতে তাতে কোনো অপরাধ নেই আর এক অর্থে রবীন্দ্রনাথ তো আমাদের জীবন দেবতাই তাই না এমনিতে তার খাওয়ার যে বর্ণনা পাওয়া যায় তার অন্তরঙ্গদের লেখায় তা থেকে জানা যায় যে কবি অত্যন্ত সীমিত আহার করতেন যে আভিজাত্য বোধ ছিল তার মজ্জাগত তার খাওয়ার ধরনেও সেটা প্রকাশ পেত শ্রীমতী রানীচন্দ্র বলেছেন গুরুদেবকে হাতে খেতে দেখিনি কখনো কাঁটা চামচে খেতেন অত্যন্ত মিতাহারী ছিলেন সব মিলিয়ে দু তিন চামচ পরিমাণ খাবার খেতেন তাই বলে তাকে কম করে খাবার দেওয়া চলতো না অসন্তুষ্ট হতেন থালায় বাটিতে নানা রকমের খাবার সাজিয়ে সামনে ধরা হতো তিনি বাটিগুলির ঢাকা খুলে খুলে আগে দেখতেন কি কি আছে তারপর অমুক মাংস ভালোবাসে তার বাড়িতে মাংসের বাটিটা গেল অমুক মাছ ভালোবাসে তাকে মাছের বাটি পাঠালেন এমনি করে কারোর জন্য চপটা কারোর জন্য পায়েসটা কারোর জন্য বড়ির ঝোল এই করে প্রায় সবটাই বিলি হয়ে যেত কাছে কেউ থাকলে তাকে সেখানে বসেই খাওয়াতেন খাওয়াতে খাওয়া দেখতে গুরুদেব খুব ভালোবাসতেন তিনি উঠতেন অত্যন্ত ভোরে সূর্যোদয়ের পূর্বে এই সময়টায় তিনি নিজের মধ্যে নিমগ্ন হয়ে নীরবে বসে থাকতেন বাইরে নিঃশব্দ প্রকৃতির মধ্যে অন্ধকার থাকতেই উনুন ধরিয়ে তার প্রিয় ভৃত্য বনমালী চা করে আনত এক একদিন সেই ভোরেই চা খেয়ে গুরুদেব লেখায় মগ্ন হয়ে যেতেন কিন্তু বেশিরভাগ দিনই উনি আশেপাশে দু চারজন যারা থাকতেন সেখানে তাদের নিজের হাতে ঢেলে চা খাওয়াতেন সকালে কবি চা আর পাউরুটি টোস্ট খেতেন কোনো কোনো দিন হয়তো একটা অর্ধসিদ্ধ ডিম অর্থাৎ হাফ বয়েলড এগ আমের সময় আম খেতেন আমের দুপিট কেটে চামচে দিয়ে মাঝখানটা তুলে নিতেন আম তার প্রিয় ছিল অন্য ফল কখনো কখনো একটু আধটু খেতেন আর তার চা খাওয়া ছিল ভারী মজার চা নামেই থাকতো কেটলি ভরা জলে কয়েকটা চায়ের পাতা ফেলে দিতেন জলে রং ধরতো কি ধরতো না সেটাই আধ পেয়ালা ঢেলে বাকিটা দুধ দিয়ে ভর্তি করে নিতেন চিনি দিতেন দু চামচ এই হলো তার চা চিনে চাই পছন্দ করতেন সে চা শুকনো বেল বা শুকনো জুঁই ফুলের গরম জলে পড়লে পাপড়িগুলো খুললে বোঝা যেত কোনটা বেল কোনটা জুঁই কোনোটা বা খুদে চন্দ্রমল্লিকা বেলা নটা নাগাদ খেতেন এক পেয়ালা হরলিক্স বা স্যানাটোজেন বা ওই জাতীয় কিছু পানীয় বেলা দশটা সাড়ে দশটা নাগাদ স্নান করে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দুপুরের খাবার খেতেন এবেলা ভাত ডাল তরকারি ইত্যাদি দিশি খাবারই খেতেন সঙ্গে একটু দই অল্পই খেতেন সেটুকু নিজেই থালায় তুলে নিতেন বাটি থেকে কেউ থালায় জোর করে খাবার তুলে দিলে অসন্তুষ্ট হতেন বিকেলে চা সঙ্গে কোনো দিন হয়তো কিছু খাবার মুখে দিলেন কোনো দিন কিছুই না শুধু চা রাতের রান্না বিলিতি মতে হতো স্যুপ মাছ মাংস পুডিং এই অভ্যাস ঠাকুরবাড়ির অনেকেরই ছিল জোড়াসাঁকোর পাঁচ নম্বর ছ নম্বর দুই বাড়িতেই এবং এই খাবার তিনি সন্ধ্যার সময়ই খেয়ে নিতেন খাবার সম্বন্ধে বিশেষ কোনো আকর্ষণ তাঁর ছিল না যা ব্যবস্থা হতো খেয়ে নিতেন ফরমায়েশ করে রান্না করানো তার স্বভাবেই ছিল না তবে একটা ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করতেন চই যশোরের রান্নার একটি উপকরণ রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির দেশের রান্না তার শাশুড়ি নাকি বহুবার রান্না করে খাইয়েছিলেন এপার বাংলায় চইয়ের প্রচলন নেই শান্তিনিকেতনেও কেউ কখনো দেখেনি একবার একজন কেউ জোগাড় করে এনে দিলেন ডাল দিয়ে রান্না হলো রানীচন্দ্র লিখেছেন অনেকটা ডাঁটার মতো খেতে খুব একটা স্বাদ সোয়াদ পেলেন না কবি কিন্তু বেশ আগ্রহ নিয়ে খেলেন তাঁর পুত্রবধূ প্রতিমা দেবী হাসতেন বলতেন বাবা মশায়ের শ্বশুর বাড়ির দেশের রান্না কিনা তাই তাঁর এত ভালো লাগে তবে কবি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতেন টিনের মাছের কচুরি জ্যামের পেরাকি এবং আরও অনেক কিছু উদ্ভাবন করেছিলেন মংপুতে রবীন্দ্রনাথ বইতে তার ছাতু মাখা নিয়ে একটা মনজ্ঞ কাহিনী মৈত্রেয়ী দেবী লিখেছেন সেইটা আপনাদের পড়ে শোনাই সেই সময় মংপুতে মৈত্রেয়ী দেবীর সমবয়সী মাসিও ছিলেন যাকে কবি পরিহাস করে কখনো মাসি কখনো মাতৃ শশা বলে সম্বোধন করতেন একদিন বললেন আচ্ছা তোমরা ছাতু খাও না কেন ছাতু জিনিসটি ভালো আর তেমন করে মাখতে পারলে অতি উপাদেয় ব্যাপার হয় একসময় ভালো ছাতু মাখিয়ে বলে আমার নাম ছিল মেজদার টেবিলে ছাতু মাখতুম মার্মালেড দিয়ে মার্মালেড দিয়ে ছাতু নয় তো কি অতি উপাদেয় সুখাদ্য আনাও না ছাতু মংপুতে তো নয়ই দার্জিলিংয়েও জবের ছাতু পাওয়া গেল না অগত্যা মুড়ির ছাতু তৈরি হলো তাতেই চলে যাবে মার্মালেড এলো গোল্ডেন সিরাপ এলো আদার রস দুধ কলা মাখন প্রভৃতি যেখানে যা আছে সব ছাতুর উপর পড়তে লাগলো আর মাখা চললো আধ ঘন্টা ধরে আপনার রসুনটাই বা বাদ যায় কেন একটু পেঁয়াজের রসও পড়ুক না বটে ঠাট্টা খেয়ে দেখো সন্ধেবেলা বসবার ঘরে আসর বসলো প্লেটে প্লেটে ভাগ হলো ছাতু সবাই ওর সামনেই শুরু করল হবি তো হ আমি আবার একেবারে সামনে আর সবাই একটু এদিকে ওদিকে কাজেই আমার বিপদ বেশি সোজা তাকিয়ে আছেন মুখে তোলা মাত্র জিজ্ঞাসা করলেন কীরকম সত্যি বলতে গেলে খুব যে উপাদেয় লেগেছিল তা নয় তবু প্রায় তৎক্ষণাৎ বললুম খুব চমৎকার এ তো রোজ খেলেই হয় সেই বিলম্বটুকু নজর এড়াইনি মাতৃশশা তোমার কেমন লাগলো নির্ভয় কব স্বচ্ছন্দে এতই কি ভালো দেখো তোমার ভাগ্নিরও ঠিক তাই মত কিন্তু স্ত্রী সুলভ চাতুরিবশত সামলে নিলেন স্পষ্ট দেখলুম মুখে দিতেই মুখটা কেমন হয়ে গেল একেবারে তক্ষুনি তক্ষুনি বলে উঠলেন খুব চমৎকার যত খারাপ লাগছে তত বলে আরও খাওয়া যাক মেয়েরা তো এমনি করেই বস করে একেই তো বলে বেশ বেশ ভালো বললে যদি তার এত ব্যাখ্যা শুনতে হয় এত গাল খেতে হয় তাহলে নয় খারাপই বলা যাবে তোমাদের ছাতুর দোষ গো ছাতুর দোষ তা না হলে ভালো না হয়েই যায় না মেজদার টেবিলে সবাই তো উৎসুক হয়ে থাকতেন তাঁরা কিছু কম শৌখিন ছিলেন না যাক কাল আর একবার চেষ্টা করতেই হবে মাসিকে দিয়ে ভালো বলাতেই হবে আমি ছাতু মাগবো আর উনি অবজ্ঞা করে বলবেন এতই কি ভালো এও সহ্য করতে হবে বিশ্বকবির কেন বিশ্বকবির তাদের দুঃখটা কি ছাতু মাখিয়ে বলে তো আর আপনার খ্যাতি নয় যে সেটি খোয়া যাবে রীতিমতো খ্যাতি ছিল মাসির কাছে সেটি প্রমাণ করা চাই কাল কিন্তু ভালো ছাতু এনো ওসব বাজে ছাতু চলবে না কিন্তু এনো বললেই তো ছাতু আসে না এ একটা গণ্ডগ্রাম এখানে কিছুই পাওয়া যায় না মাসিকে বললুম কি বিপদে ফেললি এখন ছাতু পাই কোথায় তখন জব ভাজিয়ে জাঁটায় গুঁড়ো করানো হলো দেখে মনে হলো ঠিকই হয়েছে সেদিন বিকেলে সবাই বেড়াতে গিয়েছেন উনি বললেন চলো ছাতু মাখা যাক আবার সব এলো যা যা চোখের সামনে ছিল যা যা মনে পড়ল সব মিশল ছাতুর সঙ্গে তখন বললেন একটু খেয়ে দেখো মুখে দিয়েই দেখি ছাতু মোটেই ছাতু হয়নি সব দানাগুলো কড়কড় করছে উনিও দেখলেন যাক ভালোই হয়েছে আজ মাসিকে জব্দ করা যাবে কাল মাসি ভালো হয়নি বলেছে ভেবেছে তাতে আমায় দুঃখ দেওয়া হয়েছে আজ আর কিছুতেই বলতে পারবে না ভালো হয়নি দেখো যতই কড়কড় করুক হাসি মুখে বলবে এ তো অতি উত্তম তবে বেচারাকে পরীক্ষার পর খেতে দেবার জন্য খানিকটা চেলে নিয়ে ভালো ছাতুও মেখে রাখা যাক উনি তখন খেতে বসেছেন মাসি বেরিয়ে ফিরলেন মাতৃশশা গিয়েছিলে কোথায় আমি যে তোমার জন্য ছাতু মেখে নিয়ে বসে আছি তাই নাকি কোথায় ওই যে ঢাকা রয়েছে ঢাকা খুলে মাসি খানিকটা নিলে খেতে খেতে বললে আজ তো খুবই চমৎকার হয়েছে কালকের চেয়ে ঢের ভালো আমরা হেসে উঠলুম অপ্রস্তুত হয়ে মাসির চামচ পড়ে গেল মাতৃশশা কাল যে কাজটা করেছিলে সেটা স্বজাতির বিরুদ্ধতা আজকেরটাই ঠিক এসব বিষয়ে সত্য মিথ্যার মূল্য সমান দুঃখ দিতে চাও না এটাই অমূল্য কবি যে এক বাড়িতে বেশি দিন থাকতে পছন্দ করতেন না সেই ইতিহাস অনেকেরই জানা শান্তিনিকেতনের উত্তরায়ণে যে বিভিন্ন বাড়ি তৈরি হয়েছে সেই সমস্ত বাড়ি নির্মাণের পেছনে তাঁর এই কাহিনী লুকিয়ে আছে সে গল্প কখনো আপনাদের শোনাবো অন্য কোনো বৈঠকে তো এই বাড়ির মতন খাওয়া নিয়েও চলতো কবির বিচিত্র খেয়াল এবং নানান রকম এক্সপেরিমেন্ট তার একটা ভারী সুন্দর বর্ণনা আমরা পাই রবীন্দ্রনাথের স্নেহধন্য সুলেখিকা এবং সুশিল্পী শ্রীমতী রানীচন্দ্রের লেখা থেকে সেই লেখা থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি তার অনুপম ভাষা তার ভাষা এতই সুন্দর যে সেটা সম্পূর্ণ অবিকৃত রেখে আমি পড়ে শোনাচ্ছি কারণ সেখানে আমার ভাষা যোগ করলে ছন্দপতন হবে তো এই গুরুদেব বইতে তিনি লিখছেন বাড়ির মতো খাবার নিয়েও ছিল গুরুদেবের বিচিত্র খেয়াল কোনো খাবারই একটানা বেশি দিন খেতেন না বেশ চলছে একদিন এক পণ্ডিত অতিথি এলেন কথায় কথায় বললেন আমাদের দেশে হবিষ্যান্নই একমাত্র উপযুক্ত আহার শাস্ত্রে পুরাণেও সেই কথাই বলে বলে কতকগুলি আখ্যান ও উপমান উল্লেখ করলেন গুরুদেব মন দিয়ে শুনলেন অতিথি চলে যেতে তিনি বললেন ইনি যা বলে গেলেন ঠিক কথাই আমাদের দেশ গরম দেশ এদেশে দেহমন ঠিক রাখতে হবিষ্যান্নই একমাত্র আহার করা উচিত কাল থেকে আমাকে তাই দিও বৌমা আমি কিছুকাল থেকেই স্পষ্ট টের পাচ্ছিলাম যা খাচ্ছি তা আমার দেহ ঠিকমতো নিতে পারছে না অথচ বুঝতে পারছিলাম না কি করা যেতে পারে এইবারে ঠিক আহার্য বস্তুটির সন্ধান পাওয়া গেল তক্ষণি লোক ছুটল হাটে কুমোরের ঘর হতে সদ্য পোড়া লাল মাটির মালসা এলো এক জুড়ি এবেলা ওবেলা হবিষ্যান্ন রান্না হয় নতুন নতুন মালসায় গুরুদেব খেয়ে খুব খুশি বললেন এই এতদিনে ঠিকটি হলো মাছ মাংস সাত পাঁচ জিনিস এতে করে পাকযন্ত্রের ওপর চাপ দেওয়া হয় অপকারী ঘটে শরীরে এই খাবার খেয়ে বেশ বুঝতে পারছি কাল হতে খুব ভালো বোধ করছি আমি কিছুদিন গেল এলেন এক বিদেশি বন্ধু বললেন ডিম হচ্ছে আসল খাদ্য ডিমে সব রকমের খাদ্যগুণ আছে পরদিন হতে চাল কাঁচকলা সরে গেল ডিম এলো গুরুদেব কাঁচা কাঁচা ডিম ভেঙে পেয়ালায় ঢালেন একটু নুন গোলমরিচ দেন দিয়ে চুমুক দিয়ে খেয়ে নেন রাতের খাবার দিনের খাবার এই একইভাবে চলে গুরুদেব ভালো বোধ করেন বলেন এই খাবারই চলবে আমার এখন থেকে কয়েকদিন যেতে না যেতে এক অতিথি এলেন আয়ুর্বেদে তার বিশেষ অধিকার বললেন নিম পাতার রস সর্বরোগনাশক রোজ কিছুটা করে খেলে শরীর সুস্থ না থেকেই যায় না গুরুদেব শুরু করে দিলেন নিম পাতার রস খেতে সে কি একটু আধটু বড় একটা কাঁচের গ্লাস ভর্তি রস সবুজ রঙের থকথকে রস দেখে আর নিম পাতার তেতো গন্ধে আমাদের গা গুলিয়ে উঠত গুরুদেব তা হাতে নিয়ে চুমুক দিতেন যেন পেস্তা বাটা শরবত খাচ্ছেন বলেন জানিস কি ভালো জিনিস এটা এ খেয়ে অবধি আমি এত ভালো বোধ করছি এমনটি কখনো করিনি বেশি ডিম খাওয়া ভালো নয় বেশি কেন ডিম একেবারেই খাওয়া উচিত নয় বরং নিম পাতার রস খাবি রোজ কিছুটা করে সেবাগ্রাম হতে একজন এলেন বললেন রসুন খুব উপকারী বিশেষ করে বৃদ্ধ লোকের পক্ষে এতে হাত পায়ের বাতের বেদনা ইত্যাদি যায় আরও বহু রকম উপকার হয় বাপুজি রোজ রসুন খান গুরুদেব শুরু করলেন রসুন খেতে বাটা রসুনের ডেলা ডেলা বড়ি দুবেলা এক বিদেশি ডাক্তার এলেন তিনি জানালেন আগুনে সিদ্ধ করা রান্না তরকারি আমাদের যত সর্বনাশের মূল আগুনের তাত লাগলো কি খাদ্যের সকল গুণ নষ্ট হয়ে গেল সব কিছু কাঁচা খাওয়া উচিত পরদিন হতে আগের ব্যবস্থা পাল্টে গেল গুরুদেব বললেন তাই তো এরা আমায় কেবল যা তা খাওয়াচ্ছে এতদিন ধরে আজে বাজে সতেরো রকমের তরকারি এই রাঁধতে বাড়তেও তো কম ঝঞ্ঝাট নয় অথচ কী উপকার এতে তার চেয়ে কাঁচা সবজি কেটে কুচিয়ে খাও একটু নুন দাও লেবুর রস দাও ব্যাস খেতেও সুস্বাদু স্বাস্থ্যও ভালো থাকে এখন থেকে আমি এই খাব তিনি নিজেই বলে দিলেন কি কি সবজি চাই সেই সব কুচনো সবজি এলো মায়ে আলু পর্যন্ত এই জিনিস কয়েক রকমেরই কাঁচা খাওয়া যায় আলু লাউ কুমড়ো সে আবার কাঁচা খায় কি করে গুরুদেব সব সবজি একটা বড় বাটিতে নিয়ে নুন লেবুর রস মিশিয়ে নিজে খেলেন খানিকটা বাকিটা বাটিতে বাটিতে বেটে দিলেন স্নেহভাজনদের আমার হাতেও দিলেন এক বাটি বললেন তুমি মোটা হয়ে যাচ্ছ এখন থেকে এই রকম খাবার খাবে এতে মোটা হবার ভয় থাকবে না যত ইচ্ছে খাও পেটও ভরবে আলাদা একটা শক্তিও অনুভব করবে এসব তো গেল কিন্তু সবচেয়ে মুশকিল হলো যখন এক গুজরাটি অতিথি এসে বললেন ক্যাস্টার অয়েলের ময়ান দিয়ে পরোটা বানিয়ে খেলে জীবনে আর ডাক্তার ডাকতে হয় না গুরুদেবের খাওয়ার সময় যারা ধারে কাছে থাকি সেদিন তাদের মধ্যে এক আতঙ্ক ছড়ালো খাবার সময় তাঁর কাছে উপস্থিত থাকা যেন একটা নিয়মের মতোই ছিল গুরুদেব খেতেন খেতে খেতে গল্প করতেন মন হালকা থাকলে হাসি ঠাট্টাও জমত কিন্তু ক্যাস্টার অয়েলের পরোটা শুরু হতেই কেউ আর আসি না সাহস করে গুরুদেবের খাবার সময় প্রথম দিনই প্রমাদে পড়েছিলাম যখন গুরুদেব মোটা পরোটার আধখানা ভেঙে হাতে তুলে দিয়ে বললেন খা না খেয়ে দেখ অতি উপাদে ওয়ে মনে কেবল এক ভরসা শিগগিরই আবার আর একজন এলেন বলে আর এক ধরনের খাবারের গুণ ব্যাখ্যা করতে গুরুদেব কিন্তু খুব খুশি ক্যাস্টার অয়েলের পরোটা খেয়ে বললেন এই এতদিনে ঠিকটি হলো যেমনটি নাকি আমি চাইছিলুম আজকের বৈঠক এই অবধি পরের সপ্তাহে আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের ছাড়া বৈঠক জমবে কি করে আজকে আসি ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে সামনের সপ্তাহে নমস্কার